সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখব কিভাবে আপনারা সি প্যানেলের ভিতরে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকে আমরা দেখাবো তো আপনারা যদি ডোমেন কিনে থাকেন যেমন আমরা কিছুক্ষণ আগে এই দশ মিনিট হলো আমরা একটা ডোমেন কিনছি নাম হচ্ছে BD SEO expert expert dot com এটা হচ্ছে আমাদের ডোমেন ডোমেন দেওয়ার পরে আপনারা যেটা করবেন স্ল্যাশ দিবেন আপনার যে কোনো ডোমেন আপনারা যদি চান যে আপনারা যেখান থেকে ডোমেন কিনবেন ওইখানে একটা সি প্যানেল দিয়ে দেয় লিঙ্ক আর যদি ওইভাবে না যাইতে পারেন ওইখান থেকে যদি না যাইতে চান তাহলে এইভাবে যাওয়া যাবে এখানে লিখবেন হচ্ছে সি প্যানেল সি প্যানেল লেখা সি প্যানেল লিখে ইন্টারে চাপ দিবেন তাহলে এরকম একটা অপশন চলে আসবে ওকে আমরা এখানে চলে আসব ওকে এখানে আপনার মেলের ভিতরে একটা ওরা ইউজার নেম দিয়ে দিবে একটা পাসওয়ার্ড দিয়ে দিবে ওইটা দিয়ে আপনি এখান থেকে ওইটা বলেই দিবে যে ওইটা ইউজার নেম এবং পাসওয়ার্ড এটা হচ্ছে সি প্যানেলের পাসওয়ার্ড ওইটা বলে দিবে ওকে আমাদের যেহেতু এখানে অ্যাড করা আছে আমি এটা নেক্সট করব ওকে দেখেন এখানে গ্রিন আসছে এটা কিন্তু আমরা লগ করে ফেলছি এটা সমস্যা নাই এখানে আপনারা যেখানে আসুক না কেন এক একটা মানে সি প্যানেল এক এক রকম হয় এক এক কোম্পানির সি প্যানেল এক এক রকম হয় এটা ভয় পাওয়ার কিছু নয় ঠিক আছে আপনারা যেটা দেখবেন এটা একটু ভালো করে লক্ষ্য করবেন দেখবেন যে কোন জায়গায় ফাইল ম্যানেজার আছে ফাইল লেখাটা আছে তো দেখেন এখানে লেখা আছে file manager okay file manager আমরা কি করব ফাইল ম্যানেজারের উপরে ক্লিক করব তো দেখেন এটাই হচ্ছে আমাদের মূল খেলাটা এখানে খেলতে হবে তো এখানে আমাদের দেখেন public dot underscore HTML আছে এখানে যেটা করব আমরা পাবলিক ডট এসটিএমএলের এখানে ক্লিক করব কারণ সব কিছু আমাদের পাবলিক ডট আন্ডার স্কোর এখানেই সব কিছু থাকে এ টু জেড ওকে আমি এই ফাইলটা ডিলিট করে দিই তো এবার যেটা করব আমি এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমাদের কি একটা নতুন লেটেস্ট ওয়ার্ডপ্রেস লাগবে তো আমরা চলে যাব হচ্ছে WordPress press dot dot ORG এটা লিখবেন তাহলে আপনারা ওয়ার্ডপ্রেসের মূল ওয়েবসাইট থেকে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করতে পারবেন ওয়ার্ডপ্রেস ওআরজি দেখেন এখানে যদি এভাবে যদি না লিখতে পারেন তাহলে আরেকটা সিস্টেম আছে এখানে আপনারা লিখতে পারেন ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস ডাউনলোড তাহলে সেম জায়গায় নিয়ে যাবে ঠিক আছে ডাউনলোড ওয়ার্ডপ্রেস ডাউনলোড লিখলে প্রথমেই দেখবেন ওয়ার্ডপ্রেস ওআরজি এটা লেখা পাবেন ঠিক আছে এইভাবে সার্চ করে আসলে বেটার হয় কারণ ওইভাবে থেকে লিঙ্কের থেকে দেখেন আমি ওয়ার্ডপ্রেস ওআরজিতে ক্লিক করছি ক্লিক করার পর সেম এখানে নিয়ে আসছে তো এবার দেখেন এখন লেটেস্ট ভার্সন চলতেছে হচ্ছে এটা সিক্স দশমিক জিরো দশমিক টু ওকে তো আমরা এটা ডাউনলোড করে ফেলি ওকে ডাউনলোড হচ্ছে কয় এমপি বেশি এমপি লাগবে না আমাদের কয়েক মিনিট লাগবে আর কি একুশ এমপি তো এটা অল টাইম এটা আপনার বাসন চেঞ্জ হতে পারে এখন একটা ভাষণ দেখাইতেছে আবার আপনি কাল পরশু তুরি গেলে যদি আবার ওরা আপডেট করে ফেলে আর একটা ভাষণ দেখাবে যে কোনো ভাষণই থাকুক না কেন আপনারা এখান থেকে এসে জাস্ট ইয়ে করবেন এখানে এই এই ভাষণটাই ডাউনলোড করবেন আর এটা যদি ইনস্টল করতে প্রবলেম হয় এখানে তারা ইনস্টলেশন গাইডলাইন দিয়ে দিছে এটা দেখলে কিন্তু আপনারা গাইডলাইন পাবেন যে তারা কিভাবে ইনস্টল করতে বলতেছে সব কিছু এখানে বলা আছে দেখেন এখানে বলতেছে how to how to install press এখানে বলে দিচ্ছে থিঙ্ক ওকে আমাদের কোথায় কোথায় যেতে হবে বেসিক ডাউনলোড তারপরে unzip unzip WordPress package already create database WordPress website server okay এগুলো করতে হবে যত থেকে এগুলোর থেকে আমার মনে হয় আমরা যেভাবে দেখাই এটাই বেটার হবে তো আমরা যেটা করব এখানে দেখেন তো ডাটাবেস আমাদের দরকার নাই আমরা এখানে এসে আমাদের যে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করছি সেটা আমরা এখান থেকে পাবলিশ আপলোড করব দেখেন এখানে লেখা আছে আপলোড ওকে আপলোড করি আমার দুইবার ক্লিক লাগছে ওকে আপলোডের এখানে এসে আমরা সিলেক্ট ফাইল এখানে ক্লিক করব খুব ফাস্ট কিন্তু হচ্ছে এখন এখন মনে হয় নেটে নেট ভালোভাবে পাইছে বাহ চমৎকার খুব ফাস্ট না হ্যাঁ, হবেই তো যাই হোক ব্যাপার না এখানে খুব তাড়াতাড়ি হইতেছে আরও তাড়াতাড়ি হইতো যদি আমার ওই কম্পিউটারে থাকতো তো এবার দেখো এটা গ্রিন আসবে গ্রিন আসলে বুঝবো যে আমাদের এটা কমপ্লিটলি হয়ে গেছে এবার আমরা এখান থেকে গো টু ব্যাক এখানে ক্লিক করব এটা দেখবেন যে অবশ্যই পাবলিক ডট এস্টিমেলের এখানে আছে কিনা ওকে এটা আমরা এক্সটার্ট করব এক্সটার্ট ডিলেট না ওকে এক্সটার্ট করি এখান থেকে পাবলিক ডট এসটিএমএলই থাকবে ওকে আমরা এক্সট্রাক্ট করব এখানে ওকে ক্লোজ তো এবার দেখো আমাদের এটা হচ্ছে আমাদের ফাইল হয়ে গেছে অটপ্রেস ফাইল এটা আমরা চাইলে এখান থেকে ডিলেট করে দিতে পারি উপরের ডিলেট ডিলেটে ক্লিক করো পারমানেন্ট ডিলিট করে দিলাম এবার অটফেজের ভিতরে যে ফাইলটা আছে এইগুলো আমরা মুভ করব okay move all okay all করি এখানে অল সিলেক্ট করব এখান থেকে অল সিলেক্ট ওকে একটা ধরে অল সিলেক্ট করলাম দেখছো সম্পূর্ণ সিলেক্ট হয়ে গেল এবার আমরা যেটা করবো এখান থেকে আমরা মুভ করবো ওই যে দেখো উপরের দিকে মুভ লেখা আছে মুভ মুভে ক্লিক করবো মুভে ক্লিক করে এখানে ওয়ার্ড ফ্রেজ আছে আমরা যেটা করব এটা কেটে জাস্ট এস্টিমেলের এখানে রাখবো তো আমরা যদি পাবলিক ডট এস্টিমেল আবার যাই এবার কিন্তু আমরা দেখতে পাইতেছি এটা আমাদের এস্টিমেল এখানে সবগুলো ওয়ার্ড ওয়ার্ডপ্রেজের ফাইলগুলো ইয়ে হয়েছে এবার উপরে যে এই ওয়ার্ড প্রেজের একটা ফাইল আছে এটা চাইলে রাখতেও পারো না চাইলে ডিলেট করে দিতে পারো কোনো কিছু যায় আসে না তো আমি চাইলে এটা ডিলেট করে দিতে পারি তো রেন আমি এটা পারমানেন্ট ডিলিট করে দিলাম ওকে আমাদের দরকার হচ্ছে এই ফাইলগুলো তো এবার যদি আমি আমাদের ওয়েবসাইটে যাই এবার আমি একটু রিলোড করি ওকে দেখেন এবার কিন্তু আমাদের এরকম একটা অপশন চলে আসবে তো এটা লেখার পরে আমরা যেটা করব এখানে আমাদের অবশ্যই ইংলিশই থাকবে আমরা এটা কন্টিনিউ করব কন্টিনিউ করার পরে ডাটাবেস নাম দিতে বলতেছে ডাটাবেস ইউজার নেম পাসওয়ার্ড এগুলো দিতেছে লেটস গো আমরা এখানে আসব আমরা একটা এখানে আমরা একটা নাম দিব ওকে তার আগে একটা ডাটাবেস তৈরি করতে হবে তো আমরা চলে যাব হোমে প্রথমে হোম হোমে ক্লিক করি এখানে ক্লিক করে একটা ডাটাবেস তৈরি করি দেখি ডাটাবেস কোথায় আছে um database database okay উম, এখানেই মেবি এখানে একটা ডাটাবেস যে নামটা আছে ডাটাবেসের এই নামটাই আমি এখানে দিয়ে দিলাম কপি কপি নেক্সট আমাদের একটা ডাটাবেস নাম নিলাম আমরা এখান থেকে এটা দিয়ে দিব নেক্সট করব ওকে নেক্সট করার পর আমাদের এখানে একটা বলতেছে ক্রিয়েট ডাটাবেস ইউজার আমরা এখানে একটা কাজ করি এখানে উনিশ অ্যাড করে দিই ওকে আগেরটা আমরা দেখতেছি এটা উনিশ দিয়ে দিলাম আর এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিই আমি গুগল গুগল থেকে একটা বের করে নিই আমি ওকে আমার একটা ফাইল নেই এখান থেকে আমি আমার এগুলো সেভ করে রাখি ওকে তো এখান থেকে আমি এটা হচ্ছে আমার ডাটাবেস দিছি এটা ডাবল হয়েছে মেবি তো আমরা যেটা করবো এবার আমি একটা ইউজার নিই ইউজার হচ্ছে এটা হচ্ছে আমাদের ইউজার তো আমি এটা কপি করি আর এখানে আমি একটা পাসওয়ার্ড দিব পাসওয়ার্ডটা আমি মিশ্রিত পাসওয়ার্ড দিই অ্যাট দ্য রেট ওকে এটা হচ্ছে আমার পাসওয়ার্ড এবার আমি ডাটাবেসটা তৈরি করে ফেলি এটা হচ্ছে ডাটাবেস ইউজার তো আমরা যেটা করব এখান থেকে তো এখানে এসে আমরা ডাটাবেস দিছি এবার ইউজার দিছি এবার আমরা একটা পাসওয়ার্ড সিলেক্ট করে দিলাম কপি করে এখান থেকে এসে আমরা এখানে ক্রিয়েট ইউজারে ক্লিক করব তো ক্রিয়েট ইউজারে ক্লিক করি সব কিছু ঠিকঠাক আছে হ্যাঁ ওকে এবার ক্রিয়েট এখানে ক্লিক করব ওকে এবার যেহেতু আমাদের ডাটাবেস ইউজার কমপ্লিটলি হয়ে গেছে এবার আমরা যেটা করব অল ফাইল এখানে অ্যাকসেপ্ট করব এখান থেকে ড্রপটা তুলে দিব তুলে দিকে ম্যাক সেন্স এখানে ক্লিক করে আমরা ডাটাবেস আমাদের কিন্তু কমপ্লিটলি এখানে হচ্ছে আমাদের ইউজার হচ্ছে এটা এবং ডাটাবেস নেম হচ্ছে এটা ঠিক আছে তো এবার আমরা যেটা করব আমাদের ইয়েতে চলে যাই ডোমেনে চলে যাই বিডি বিডি বিডিএসিও e আর WP admin okay WP WP admin okay এখানে এটা কেটে দিলাম হয়ে গেল তো এবার আমরা দেখি আমাদের ডাটাবেস আর ইউজারে কাজ করে কিনা ওকে আমরা ইংলিশটাই দিয়ে দিলাম এখান থেকে এবার আমরা এখানে database name user name password okay তো আমরা এখান থেকে আমাদের ডাটাবেস ডাটাবেসের নাম দিয়েছিলাম এগুলো আমি আগে কেটে দেই অল সেট ওকে কেটে দিলাম এবার আমি দিছিলাম হচ্ছে প্রথমে দিছিলাম হচ্ছে ইউজার এটা হচ্ছে আমাদের ইউজার ইউজারটা অনেক বড় এটা আমি কপি করে এখানে আমাদের ইউজারটা আমি এখানে দিয়ে দিলাম সবার আগে তারপরে কি দিছে ডাটাবেস এটা হচ্ছে ডাটাবেস নেম তো এটা আমি এখান থেকে হ্যালো হ্যাঁ রেকর্ড চলতেছে রেকর্ড হ্যাঁ ওকে হ্যাঁ, আমি একটু ওকে এখানে আমার যেটা করতে হবে ডাটাবেস নেম দিব ডাটাবেস নেমটা আমি কি দেখলাম এখানে তো আমি এখানে এটা কপি করে দিয়ে দিলাম এবার আমার একটা পাসওয়ার্ড এটা হচ্ছে আমার একটা পাসওয়ার্ড আমি এটা এখান থেকে দিয়ে দিলাম ঠিক আছে দিয়ে দেওয়ার পর এবার আমি এখান থেকে নিচের থেকে এসে সাবমিট করবো এবার বলতেছে ওয়ার্ডপ্রেস কমপ্লিটলি ইনস্টল হয়ে যাবে মানে সব কিছু কমপ্লিটলি হয়ে গেছে এবার আমরা রান করব তো এখান থেকে আমাদের মেন জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে আপনি যে সাইটের নামটা কি সাইট টাইটেল যেমন এখানে আমরা বিডি বেস্ট বিডি এসিও এটা আমরা পরবর্তীতে চেঞ্জ করব সমস্যা নাই SEO expert E X P E R T expert okay এটা দিয়ে দিলাম একটা ইউজার নেম দিয়ে দিব ইউজার নেমটা আমরা দিয়ে দিই একটা আপাতত ধরেন ওকে এটা হচ্ছে ইউজার এটা আমরা যতবার লগ ইন করবো এটা ছাড়া লগ করা যাবে না আর এটা আমাদের এই পাসওয়ার্ডটাই আমরা এখানে ইউজ করব এটা আমি পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম এবার একটা ইমেল চাচ্ছে আমি একটা ইমেল দিয়ে দিলাম এবার এটা সার্চ ইঞ্জিনে শো করবে কিনা ওটা এরকমই থাক তো এখানে আমরা কী করবো ইনস্টল করবো অটফেসটা এটা সম্পূর্ণ হয়ে গেলে ইনস্টলে ক্লিক করবেন ওকে এটা আমরা কপি করে ফেলি এটা হচ্ছে সেভ করে দিলাম এবার লগিংয়ে ক্লিক করি তো এখানে আমাদের ইউজার নেমটা হচ্ছে এটা এবং পাসওয়ার্ড হচ্ছে এটা এবার রিমেম্বার দিয়ে আমরা লগ করে ফেলবো তো এবার আসি আমাদের ওয়ার্ডপ্রেসটা কমপ্লিটলি ডান আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসছি যদি আপনার এই ডাটাবেসটা দেখতে প্রবলেম হয় দেখেন এটা হচ্ছে নামটা আমার কপি করে রাখছি যদি এরকম প্রবলেম হয় তাহলে যেটা করতে হবে আমরা চলে যাব ডাটাবেসে ডাটাবেস ওকে এখানে দেখেন মাই স্কুলার ডাটাবেস এখানে আমরা ক্লিক করে আমরা এই ডাটাবেসটা দেখতে পারি দেখেন এটা হচ্ছে আমাদের ডাটাবেস নেম এবং ডাটাবেস ইউজার হচ্ছে নিচেরটা এটা তো এইভাবে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে